হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিওতে আবারও আপনাদের ওয়েলকাম যারা সিদ্রা কয়েন মাইনিং করছেন তাদের জন্য আজকের ভিডিওটা সিদ্রা কয়েনের নতুন আপডেট এসছে আপনাদের কেওয়াইসি সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে আপনারা হয়তো জানেন যে আজকে প্রায় সারাদিন ধরে সিদ্রা অ্যাপসটা ওপেন করতে বিভিন্ন সমস্যা হচ্ছিল আমরা লগ করতে পারছিলাম না আমাদের অ্যাকাউন্টে কিছুক্ষণ আগে একটা আপডেট এসছে তবে এটা পরিপূর্ণ আপডেট নয় বলে আমি মনে করছি তবে যে আপডেটটা এসছে এখানে আমাদের কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে আপনারা ইনফরমেশনগুলো সাবমিট করবেন তার জন্য সমস্ত ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং মন দিয়ে ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার তো উপকার হবেই আপনাদেরও কোনো ক্ষতি হবে না বরং আমি সব সময় চেষ্টা করব আমার ভিডিওগুলো যেন আপনাদের কাজে আসে এবং আপনাদের উপকারে লাগে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করতে কার্পণ্য করবেন না প্লিজ প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন এবং সিদ্রা ব্যাংকটা আপডেট করে নেবেন অ্যাপসটা আপডেট করার পরে ওপেন করবেন দেখতে পাবেন নতুন ইন্টারফেস ওপেন হয়েছে ঠিক যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেহেতু ভিডিওটা আমি তৈরি করছি যাদের আগে থেকে সিদ্রা ব্যাংক অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট আছে মাইনিং করছিলেন তাদের জন্য এই জন্য প্রথমে আপনারা ক্লিক করবেন সাইন উইথ কেওয়াইসি পোর্ট এই অপশনটা দুইটা অপশন দেখতে পাবেন তার মধ্যে প্রথমটাতে ক্লিক করবেন আর যারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনি সিদ্রা মাইনিং শুরু করতে পারেন এবং মাইনিং করতে গেলে একটা ইনভাইটেশন কোড লাগে কোডটাও আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ব্যবহার করে করে আমাদের টিমে যুক্ত হতে পারেন সাইন ইন উইথ কেওয়াইসি পোর্টে ক্লিক করার পরে আপনারা যে ইমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে সিদ্রাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ইমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে এখানে একটা হিউম্যান ভেরিফিকেশন রয়েছে এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের দিকে লগ বাটনটা দেখতে পাবেন এই বাটনটাতে ক্লিক করে দিলে লগ হয়ে যাবে তারপরে যে পেজটা ওপেন হবে এখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে অ্যাকসেপ্ট একটা ক্যান্সেল লেখা থাকবে allow Sidra bank to access your account এখান থেকে আপনাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে লগ ইন সাকসেসফুল মেসেজ দিয়ে দিবে এখানে নিচে একটা ক্লোজ বাটন আছে এই বাটনটাতে ক্লিক করবেন অনেক সময় এই ক্লোজ বাটনটা কাজ করছে না কারণ এই অ্যাপসটা ডেভেলপমেন্টের কাজ এখনও চলছে এরপরে আরও একটা আপডেট যখন আসবে তখন সব কিছু ঠিকঠাক কাজ করবে আপনার যদি এই ক্লোজ বাটনটা আমার মতো কাজ না করে তাহলে আপনি আপনার মোবাইলের যে ব্যাক বাটন আছে ভালো করে মনে রাখুন মোবাইলের ব্যাক বাটন এই ব্যাক বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে আপনার প্রোফাইলে তথ্য দেওয়ার পেজটা ওপেন হবে এই তথ্যগুলো অবশ্যই কেউই আগে দেয়নি এবার দিতে হবে প্রথমে আপনাকে দিতে হবে আপনার ইউজার নেম তারপরে আপনার ইমেইল যে ইমেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ইমেইল তারপরে আপনার নাম আপনার পদবি আপনার দেশ সিলেক্ট করতে হবে এখানে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট করা থাকবে না থাকলে আপনি দিয়ে দিবেন তারপরে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ দিবেন এখানে মনে রাখবেন অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিবেন না হলে যখন ফুল কেওয়াইসি আসবে ফেস ভেরিফিকেশন এবং আইডি কার্ড ভেরিফিকেশন তখন কিন্তু আপনার এটা ম্যাচ হবে না এবং আপনার কেওয়াইসি সাকসেসফুলি হবে না সব কিছু ঠিকঠাক দিয়ে দেওয়ার পরে নিচে সেভ চেঞ্জ যে বাটনটা আছে এটাতে ক্লিক করলে আপনার ইনফরমেশন অ্যাপ্লিকেশন আপডেটেড সাকসেসফুল এই মেসেজটা দিয়ে দিবে এখানে আপনার কাজ শেষ আপনি এই মুহূর্তে অ্যাপস থেকে মাইনিং করতে পারবেন না পরবর্তী আপডেট না আসা পর্যন্ত মাইনিং ইন্টারফেস অ্যাপসে এইভাবে শো করবে না কিভাবে শো করবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনারা চলে যাবেন আপনার মোবাইলে যে ব্রাউজারটা আছে সম্ভব হলে ক্রোম ব্রাউজারে যাবেন সেখানে লিখবেন ডাব্লিউ অ্যাড্রেসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে লিখে দিয়ে এটাকে সার্চ করবেন সার্চ করলে ঠিক একটু আগে আমরা অ্যাপসে যেরকম ইন্টারফেস দেখেছিলাম সেই ইন্টারফেসটাই ওপেন হবে অর্থাৎ আপনার অ্যাপসটা রিডাইরেক্ট হবে এখান থেকে আমরা আবারও সাইন উইথ কেওয়াইসি পোর্টে ক্লিক করে লগ ইন করবো যেহেতু আপনার অ্যাপসে ইতিমধ্যে আপনি লগ করে ফেলেছেন এখানে আপনাকে লগ ইন ইনফরমেশান দিতে হবে না সরাসরি হয়তো আপনাকে রিডাইরেক্ট করে লগ করিয়ে দিবে যদি আপনারা না করে তাহলে আপনি আপনার যে ইমেইল পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে লগ করবেন এবং আগের মতো অ্যাকসেপ্ট বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একইভাবে ক্লোজ বাটন আসবে এটা যদি করে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পরে আপনাকে আবারও আগের প্রোফাইল পেজে নিয়ে আসবে আপনি এখান থেকে পুরোপুরি বেরিয়ে যাবেন এবং আবার আপনার ব্রাউজারে গিয়ে যে অ্যাড্রেসটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা লিখে সার্চ করবেন সার্চ করলে এইবার আপনার সামনে আগের মতো মাইনিং ইন্টারফেসটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমার মাইনিং ইন্টারফেসটা চলে এসছে এখান থেকে আমরা আগের মতো মাইনে ক্লিক করলে আমাদের মাইনিংটা ভ্যালিডেট হয়ে যাবে এবং মাইনিংটা শুরু হয়ে যাবে এইটুকু হচ্ছে সাময়িক সমস্যা সাময়িক সমস্যা আপনার এভাবে ফেস করতে হবে যদি আপনি এখনই মাইনিং চালিয়ে রাখতে চান তো আর যদি মনে করেন যে না আপডেট আসুক সব কিছু কমপ্লিট হোক তারপরে আমি মাইনিং করব তাতেও কোনো সমস্যা নেই তবে শুধু ইনফরমেশানগুলো এখনই আপডেট করে রাখবেন কারণ এখন যদি আপনি ইনফরমেশানগুলো আপডেট না করে রাখেন হয়তো ভবিষ্যতে আপনি ইনফরমেশন দেওয়ার সুযোগ নাও পেতে পারেন আর যদি ইনফরমেশন না দিতে পারেন তাহলে কেওয়াইসিতে আপনি হয়তো পার্টিসিপেট করার সুযোগ নাও পেতে পারেন এটা হচ্ছে ভবিষ্যতের একটা সম্ভাবনার কথা আমি বললাম তাই এখন আপনি শুধু শুধু ইনফরমেশানগুলো দিয়ে সেভ করে রাখুন পরবর্তীতে যখন নতুন আপডেট আসবে তখন আপনি আবার অ্যাপস থেকেই সরাসরি মাইনিং করতে পারবেন এই আপডেটস সংক্রান্ত সমস্ত তথ্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে